দর্শক নামাকুম ফলসের পাদদেশে আমাদের গাইড বংচুই আমাদেরকে যে এখানে নিয়ে এসেছে এই এভাবে না হ্যাঁ, হেলাল হেলাল ছবি তোলার একটা বিশেষ ইচ্ছা সবাই আসলে এই অন্তত এই আগ্রহটা সবারই থাকে যে আমি রান্না সামনে রেখে পেছনে রেখে একটা দরকার নেই কোনো কৃত্রিম বসার জন্য জায়গার দরকার নেই যেখানে আমরা নায়করা জলপ্রপাত দেখে থাকি যে পর্যটন টুরিস্টদের জন্য টুরিস্টদের জন্য হাজার হাজার টাকা খরচ করে তারা বসার জন্য খরচ করে দেয় দর্শক আপনার এই জায়গাটি এই জায়গাটি হচ্ছে দর্শক আপনি একবার ভাবেন ভালো করে লক্ষ্য করেন প্রচণ্ড পরিমাণে স্রোত অসম্ভব আসলে

ভিডিও ভিডিও চলছে ভিডিও চলছে আমরা অনেকখানি ভিডিও নিয়ে ফেলেছি